সরকার এনজিও এবং হচ্ছে যে স্থানীয় যে যারা স্টেক হোল্ডার আছেন যদি আমরা ইতিমধ্যে ক্ষুদ্র পরিসরে যারা জেলে আছে জেলেদের যে বিকল্প আয় আমরা আমরা টোটাল ভোলাতে সাত হাজার পাঁচশো সত্তর থানা বা বাড়ি নিয়ে কাজ করি মানে সবার জন্য একটাই নির্দিষ্ট সময় সরকার যে বিধি নিষেধ